সঙ্গ হচ্ছে সৎসঙ্গ আর আরেক প্রকার সঙ্গ হচ্ছে অসৎসঙ্গ সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ কিন্তু এই মুহূর্তে আমরা যে সৎসঙ্গে এসেছি এই সঙ্গে কোনো সর্বনাশ হবে না কেমন করে হবে না আপনারা কষ্ট করে যে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে এসেছেন কেমন ফল হচ্ছে একটু শোনেন আমি ব্যক্ত করছি দেখেন আজ এই সেবা সঙ্গনে যদি একজন একজন করে হিসাব করেন কতজন বক্ত হতে পারে যদিও বেশি হয় পাঁচশো থেকে এক হাজার তাই না আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে ভারত তাই না এই ভারত যে দেশ আমাদের গর্ব কারণ আমরা জানি ভারতে আমাদের সনাতন ধর্মের লোকজন বেশি তাই না আজ এই শ্রীবাস সুন্দরে যদি এক হাজার ভক্তগণ হয় ভারতে যদি কোন একটি জায়গায় এইভাবে হরিনাম মহাজিতের আয়োজন হয় লক্ষ লক্ষ বক্তব্য হবে কারণ সেই দেশে বক্তব্য বেশি এইভাবে ভারতীয় একটি স্থানে হরিনাম মহাজিমের আয়োজন হয়েছে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে আমরা জানি এই স্থানে ভক্তগণের সমাগম বেশি হয় লোকজন বেশি হয় সেই স্থানে আমার বিশৃঙ্খলা ঘটতে পারে কেমন বিশৃঙ্খলা এক স্থানে কীর্তনে গিয়েছিল একজন মা যখন প্রসাদ সেবা করতে গিয়েছি মায়ের হাতে ছিল একটি সাইড ব্যাগ মায়েরা অনেক মায়েরা বোনেরা নিয়ে এসেছে এই ব্যক্তি পাশে রেখে প্রসাদ সেবা করতেছে প্রসাদ সেবা করে মনে সাহায্যে গেছে যে আমি আরেকটি প্রসাদ সেবা করবো এখান থেকে গিয়েছে প্রসাদ আনার জন্য এসে থেকে তার ব্যাগ নেই হরিব এইভাবে অনেক বিশৃঙ্খলা ঘটে ঘটে না এইভাবে যাতে সেই সাধু সঙ্গের হাসি কোন বিশৃঙ্খলা না ঘটে এর জন্য প্রশাসন থেকে থানার থেকে কয়েকজন পুলিশ পাঠানো হয়েছে এই কয়েকজন পুলিশ এসে বাহিরে দাঁড়িয়ে পুলিশের ডিউটি পালন করতেছে কয়েকজন পুলিশের মধ্যে একজন ছিল হরিদাস সেই যেমন হরিদাস নয় ভক্ত হরিদাস নয় বাবা কোন হরিদাস এই হরিদাস হচ্ছে আপনার আমার মধ্যে একজন ব্যক্তি পুলিশের ডিউটি পালন করে সরকারি চাকরি করে টাকা পয়সা উপার্জন করে হরিদাস বাহিরে দাঁড়িয়ে পুলিশের ডিউটি পালন করতে করতে হঠাৎ করে তার অন্তরে কৃষ্ণ বাবু হয়েছে মনে মনে ভাবছে হরিদাস পাইরে আমি সারাটি জানাম পুলিশের চাকরি করতে করতে কত পালো পালো লোককে পিটিয়েছি কত মন্দ মন্দ লোককে পিটিয়েছি আমি জেনে না জেনে কত অপরাধ করেছি আমি কত অপরাধী আমার সমস্ত দেহতান অপরাধে পড়ে গিয়েছে আমি আজ পুলিশের ডিউটি পালন করব না হরিদাস কি করবে পুলিশের ডিউটি আজ পালন করবে না এসেছে পুলিশের ডিউটি পালন করতে কিন্তু মনে মনে সংকল্প করল আমি আজ পুলিশের ডিউটি পালন করব না কি করবে সাধু সঙ্গ এই যে বাবার অবশ্যই আছেন সাধু সঙ্গে হাতে এই সাধুসঙ্গ জালসার বাক্য হয় না মা কারণ শাস্ত্রে পেয়েছি সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় সর্বশাস্ত্রে কবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়ে সাধু সঙ্গ করব ভক্ত সঙ্গ করব কিন্তু সে তো পরাধীন সরকারি চাকরি যারা করে তারা পরাধীন না হঠাৎ করে যদি মনে টান দেয় আমার মাকে দেখবো বাবাকে দেখবো কিন্তু আসতে পারে না যদি ছুটি পায় তাহলে আসতে পারে বাড়িতে তাই না তাই হরিদাস মনে মনে ভাবছি আমি একটি কাজ করি আমি থানায় গিয়ে ওসি সাহেবের কাছ থেকে ছুটি নিয়ে এসে আমি সাথে সঙ্গে করবো সঙ্গে হরিদাস সাথে সঙ্গে হাট থেকে ছুটে গিয়েছে গিয়ে আমাকে একটি দিনের জন্য ছুটি দান করুন ছুটি দিন প্রত্যুত্তরে অচি সাহেব বললেন তুমি ছুটি নিয়ে কি করবে কি করবে আমি ছুটি নিয়ে সাধু সঙ্গ করব ভক্ত সঙ্গ করব ভক্তের সহিত প্রেম আলিঙ্গন করব হরিদাস চেয়ে যে ছুটি প্রত্যুত্তরে অশেষে বললেন শোনো হরিদাস এই চাকরির চেয়ে যদি তোমার সাধু সঙ্গ বক্ত সঙ্গ বড় হয়ে থাকে তাহলে তুমি একটি কাজ করো তুমি চাকরি ছেড়ে চলে যাও আমি তোমাকে ছুটি দিতে পারবো না আমরা শাস্ত্রে পেয়েছি সৎ কাজে শত বাধা থাকে এই বাধার সম্মুখীন হয়ে যারা সাধুসঙ্গ ভক্ত সঙ্গ করে তারাই মহা তাদেরকে মহাপ্রভু নিজেও কৃপা করে হরিদাস যখন ছুটি চেয়েছে অশিষে হরিদাসকে ছুটি দিল না ছুটি না পেয়ে থানার থেকে বের হয়ে গিয়েছে বের হয়ে কেঁদে কেঁদে আকুল হয়ে নয়ন দ্বারা জলে যাচ্ছে আর জগৎগুরুর কাছে প্রার্থনা করছে হরিদাস হরিদাস মনে মনে বাপকে আমরা শুনেছি যে যদি কোন ভক্ত বিপদে পড়ে বিপদে পড়ে যদি ভগবানকে তাকে স্মরণ করে নিজগুণে কৃপা করে অন্তর্জামী ভগবান এসে সেই ভক্তের মান সম্মান রক্ষা করেন হরিবল যাচ্ছি আর জগৎগুরুকে প্রার্থনা করছি হে জগৎগুরু ও প্রভু গৌ প্রভু তুমি আমায় কৃপা করো প্রভু তুমি আমার কৃপা করো ভগতুন আমার কৃপা কর আমি বহু জন অপরাধী তুমি আমার আমায় কৃপা করো ওই আমি বহু জনম আমায় কৃপা করো ও দয়ালের বহু জনবে অপরাধী তুমি আমার কৃপা বন্ধু বলো কেন রে ভাই বলো আর বন্ধু বলো রে কেউ তো কারো ভাই বলো বন্ধু বলো অন্ধকার দু চার দিনে শুধু পথের পরি পরিচয় গো পথে পথের পরিচয় আশা পরিচয় চার দিনে ওগো ভালোবাসা ও শুধু পথের পরি পরিচয় গো পথের পরিচয় পথের পরি পরিচয় রে পথের পরিচয় এই জগতে প্রণয়ে এই জগতে সংসারে কেউ কারণ অবয়ে সংসারে কেউ কারণ আসা যাওয়া শুধু সবার পদের পরিচয় এই জগতে কেউ কারণ অভাবে আসা যে সৎসঙ্গ করতেছি আপনারা একটু লক্ষ্য করুন এখানে দেখেন দাঁড়িয়ে আমি এক মোবাইল দিয়ে ক্যামেরা করতেছি এই সিনেমার সঙ্গে কিন্তু আরেকজন ক্যামেরাম্যান আছে এই সমস্ত সেবা সংগঠনটি ক্যামেরা দিয়ে ক্যামেরা তুলে নিয়ে যাচ্ছে কে গদাদ মরমী ভক্ত গদাদ আজ যে কষ্ট করে আমার সাধু সঙ্গ বন্ধ সঙ্গ করতেছি এই গদাধরের ক্যামেরায় যে আমরা সবাই আটকা পড়ছি সেই দিন পরে কেহ আটকা পড়বে না এই সাধু সঙ্গের ফলে আমার ভগবান নিজ গুণে কৃপা করে এসে সবাইকে উদ্ধার করবে হরি বল হরি বল তাই হরিদাস কেঁদে কেঁদে আকুল হয়ে প্রভুর কাছে প্রার্থনা করছি হে জগৎগুরু তুমি আমাকে কৃপা করো আমি সাধু সঙ্গ করবো ভক্ত সঙ্গ করবো অতি সাহেব অতি সাহেব আমাকে ছুটি দিল না আমি কিন্তু সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করব আমার চাকরি যদি চলে যায় আমার কোনো যায় আসে না এমন কথা মনে মনে ভাবছে হা বল সুর রাখো এই কথা মনে মনে সংকল্প করে হরিদাস কি করেছে সাধু সঙ্গের হাটে গিয়েছে দেখবেন পুলিশের পোশাক তাকে কেমন সাথে সঙ্গে যে বাবারা এসেছেন দেখবেন কেহ প্যান্ট পরে কেহ আবার সাদা দুটি পরে পাঞ্জাবি পরে এসেছেন তাই না কিন্তু পুলিশে ডিউটি যারা করে তাদের পুলিশের পোশাক থাকে হাতে একটা রাইফেল হরিদাস মনে মনে ভাবতে যে আমার তো পরনে পুলিশের পোশাক হাতে একটা রাইফেল এইভাবে আমি সাধু সঙ্গ দত্তের সঙ্গ করতে পারবো না আহা আহা তাহলে একটি কাজ করি এই কীর্তন মন্ডলের বাহির দিকে একটি দোকান বসেছে একটি দোকান বসেছে সেই দোকানে গিয়ে হ্যাঁ দোকানদারি ভাইয়ের কাছে গিয়ে বলছে দোকানদারি ভাই তুমি একটা কাজ করো তোমার বাড়ি থেকে যদি আমাকে একটা সাদা দুটি এনে দিতে আমি দুটি পরিধান করে একটু সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতাম হরিদাসের মনে সেই সাজ জেগেছে bukan dari baik.